হেই গাইজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হাইড করবেন সাধারণত আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হাইড করার প্রয়োজন হয় তখন যখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার থাকে না সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের চ্যানেলে চ্যানেলের ভিউ সরি সাবস্ক্রাইবারগুলো হাইড করার প্রয়োজন হয় কারণ না হলে আমরা যখন কোনো ভিডিও আপলোড করব অ্যান্ড ওনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার দেখ যদি না দেখে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নাও করতে পারে সেক্ষেত্রে এই জন্য আমরা আমাদের হাইড করে রাখি কিন্তু আমরা অনেকেই অনেকগুলো ভিডিও দেখেছি আমি নিজেও দেখেছি বাট আমি নিজে কাজ করতে পারিনি পরে আমি সেটিংসে দেখার পর আর কয়েকটা আমি নিজে এটার ভিডিও দেখেছি পরে একটা ট্রু রিয়েল পেয়েছি তো সেটা দেখে আমি পরে দেখলাম যে হ্যাঁ সাকসেস হয়েছি আমি তো আজকে আমি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কাজটি করার জন্য আমাদেরকে প্রথম আমাদের কম্বাতে চলে যেতে হবে অ্যান্ড আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন আর আপনি অবশ্যই ডেস্কটপ ভার্সনটা করে নেবেন তো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি যাওয়ার পর এখানে আপনি চলে যাবেন ইউর চ্যানেল এখানে ক্লিক করার পর আপনি আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার চ্যানেলে তারপর এখানে আপনি এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনাকে নিয়ে আসা হবে এই পেজে তো এখান থেকে আপনি নিচে কন্টিনিউতে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসা হবে একটু অপেক্ষা করুন তো আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে তো এখান থেকে আপনি সরাসরি সেটিংসে চলে যাবেন নিচে সেটিংস দেওয়া আছে সেইখানে দেখে নেবেন সেখান থেকে আপনি সেটিংসে চলে যাবেন যাওয়ার পর আপনি এখানে নিচে চলে আসবেন নিচে দ্বিতীয় নম্বর অপশান চ্যানেল সেখান থেকে আপনি এখানে দ্বিতীয় নম্বর অপশানে চলে যাবেন যাওয়ার পর এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিন এখানে লেখা আছে আপনার সাবস্ক্রাইবার কি দেখবে কি না তো এখানে চালু আছে যে এখন আপনার সাবস্ক্রাইবারগুলো পাবলিক দেখতে পারবে বাট আপনি যদি এটা অফ করে দেন তাহলে কেউ দেখবে না তো আমি আমার এটা অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এইভাবে চাইলে আপনি আপনার অফ করে দিতে পারেন তারপর আপনি এখানে সেভ করে দিবেন সেভে দিয়ে দিবেন হ্যাঁ সরি আমার এখানে প্রবলেম হ্যাঁ সেভ হয়ে গেছে আমার এখানে তো এখন চলুন আমরা দেখে আসি যে আমাদের সাবস্ক্রাইবার কি হাইড হয়েছে কিনা তো আমি আমার ইউটিউব চ্যানেলে চলে গেলাম সেখান থেকে আমি চলে যাচ্ছি আমার আমার অ্যাকাউন্টে সরি আমার ইউটিউব চ্যানেলে সরি সরি তো চলে যাব ইউর চ্যানেল আমার চ্যানেলে তো আসার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো সাবস্ক্রাইবার শো করছে না এটাই কিন্তু দেখেছেন আপনারা যে আমার এখানে তেরোটা সাবস্ক্রাইবার ছিল তো এই ক্ষেত্রে আমি যদি চার্জ করি তাহলে আমার এখানে দেখাবে যে আমার এখানে তেরোটা সাবস্ক্রাইবার আছে কিন্তু এটা সময় আমার সময় লাগবে এটার জন্য ধরুন আজকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সাবস্ক্রাইবারগুলো হাইট হয়ে যাবে অনেকে এটা নিয়ে টেনশনে থাকতে পারে যে আমার সার্চ করার পর আমার চ্যানেলটা কেন শো করছে এই ক্ষেত্রে আপনার চ্যানেলটা শো করবে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনার এটা হাইট হয়ে যাবে আর শো করবে না যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন এখন আমার তেরোটা সাবস্ক্রাইবার কিন্তু এখনও দেখাচ্ছে যদি আমি আমার চ্যানেল প্রবেশ করি তাহলে দেখাচ্ছে না তো আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ